জেলা সদরে একটা করে পানির ট্যাঙ্কি থাকে ঠিক না বাজি ওই প্রাণীর ট্যাঙ্কির ভিতরে যদি কোনো পশে একটা লাশ ঢোকানো হয় আর ওই লাশটা যদি পশে ফেটে পানির সাথে মিশে যায় আপনি সকালবেলা তাহাজ্যতের ভরকে বলে দুপুরের সময় তাহাজ্যতের নামাজ পড়ার জন্য উঠে যদি পেট ফুলে আপনি যদি যতই দোয়া পড়েন আর যত কোরআনের আয়াত পড়েন ওই পানির গন্ধ কি দূর করতে পারবেন কথা বলেন পারবেন আর যদি আপনি ওই ট্যাঙ্কির থেকে রাস্তা যদি নিষ্কাশন করে যদি ফ্রেশ পানি যদি আপনি সরবরাহ করেন তাহলে আপনার দোয়া তন্দি পড়া লাগবে না ক্যাপ খুললে আপনি বিশুদ্ধ পানি পাবেন ঠিক না যদি বোঝেন তাহলে বুঝছেন না বুঝলাম নিচে নামার দরকার নেই আমার ভাইরা আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা তোমরা যারা আমার কোরআনের আয়াতকে অস্বীকার করো আমার কোরআনকে তোমরা যারা মান না অস্বীকার করো আল্লাহ তাদেরকে আর আমি তাদের জন্য রেখেছি বড় ধরনের রাজা কার কথা আল্লাহ এত সুন্দর দিক নির্দেশনা দিচ্ছে আমরা সেই দিক নির্দেশনার দিকে যাই না আমাদের ভিতরে বলি ইদিন সিরাতাল মুস্তাকিম বলি কিনা যারা পাঁচবার নামাজ পড়ি প্রতি রাকাত নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ বলছেন হাদা সিরাতাল মুস্তাকিম মানে এই পুরাণটাই হলো সরল সোজা রাস্তা বলুন আল্লাহ আকবার নামাজে চাচ্ছি সরল সোজা রাস্তা আল্লাহ দেখিয়ে দিচ্ছেন হাজা সিরাতুল মুস্তাকিম এই কোরআনটাই হলো সরল সোজা রাস্তা এইটা আমরা না মেনে যদি পীরের দরবারে যাই সিরাতুল মুস্তাকিম পারেন কোন গাজা মামার মাদারে গেলে কোন নেতার দপ্তরে গেলে কোথাও পাওয়া যাবে না সিরাজুল মুস্তাকিম চাইলে আপনাকে এই কোরআনের দিকে আসতে হবে আমার ভাইয়েরা দুনিয়াতে বাহাদুরি করেন আপনার ক্ষমতা দেখালে আল্লাহ পাক বলেন আলো মুক্ত حتى زرتم المكابر كلا سوف تعلمون কার কথা কথা বলেন না কার কথা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই কবরের ভিতরে আপনাকে যখন রাখা হবে কি কায়দা করে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়ে কিনা আমরা কবরে খেয়ে বলি আল্লাহ তোমার এবং তোমার নদীর দলের কর্মীকে কবরে রেখে যাচ্ছি আর কবরে আল্লাহ আল্লাহ বলেন কবর বলবে ইবনে আদম নেতার পিছনে না খাইছিলি চাউল খাইছিলি টাকা ওই কোন সম্পদ আমি যে পড়া জায়গা এত কষ্টের জায়গা আমি বলেছিলাম আয় আয় আমার ভেতরে আয় কেমনে রসুলের দল ভর্তি করাইতে হবে আমি ভর্তি করাই নিব সন্দেহ মাতা মুসলিমের ভিতরে আসছে রবি হলেন হজরতে ফেরেস্তাদেরকে কবরের ভিতরে আল্লাহর ছবি আল্লাহর হাবিবের ছবি নিয়ে ওই মাইয়েতের কাছেই পাঠাই দেবে বলবে ও হাজার জুলুন হাজার জুলুন এই যে দেখো যে মানুষটাও এই যে দেখো যে মানুষটাও এই যে দেখো যে মানুষটার ছবি আল্লাহ নবী বলছেন প্রত্যেকটি নামের কাছে আমার ছবি কবরে তুলে ধরা হবে বলবে বলো লোকটাকে আল্লাহ ভাবি বলছেন সারা দুনিয়াতে আমার আদর্শ গ্রহণ করেছিল যে আমাকে ছিল আমার দেওয়া রাস্তায় যারা চলেছিল তারা আমার সুন্নাত মনে করে দাঁড়িয়ে রেখেছিল আমার সুন্নাত মনে করে টুপি দিয়েছিল জব্বা বলেছিল পাগড়ি বলেছিল আমার সুন্নাত কাটিয়ে ধরেছিল আমি ওইগুলো আমার উম্মাদেরাও আমার ছবি দেখে বললে এই ছবি দেখে তো মনে হয় আমার দয়ার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি সঙ্গে সঙ্গে একটা গায়বি আওয়াজ কবরের ঢোকাই দেবে আল্লাহ বলবে ফেরেস্তারে এটা হলো আমার দুস্তের দোষ এটা হলো আমার দোষ এই সঙ্গে কোনো বেতন করিস না কবরের ভিতরে একটা বাড়াখানা তৈরি করে দেয় খাট পাবন্ধ তৈরি করে দেয় আমার হাবিব বলে যেমন করে বসার ঘর সাজানো হয় আমার সেই পাকা উন্মতির জন্য ওই নেকর বান্দার জন্য কবরটাকে সুসজ্জিত করা হবে আপনার সুন্দর করে পাশের ঘরের মতো সাজিয়ে দেওয়া হবে আল্লাহ মনে বলেন রসুলের চরিত্র সম্পর্কে যারা উচ্চারণা করেছিল এইরকম যারা যখন মরবে তত মিল্লাদের উপর তাদের আল্লাহ বলেন ওইখানে আমার ছবি তাদের কাছে তুলে ধরা হবে এই ছবি দেখে তারা বলবে দুনিয়াতে এত ছবি দেখেছিলাম চিত্রনায়কদের ছবি দেখেছিলাম চিত্রনায়িকাদের ছবি দেখেছিলাম দর্শনিকের ছবি দেখেছিলাম ওই কুত্তা সাগরের ছবি দেখেছিলাম এইরকম দুনিয়ার সব কবরটাকে জাহান্নামের সঙ্গে এক করে দে কবরটাকে জাহান্নামে পরিণত করে দে আল্লাহ নবী বলেন গো আমার ওই যে মাটি বিরোধিতা করেছিল তাদেরকে আল্লাহ আমার পর্যন্ত কবরের ভিতরে জাহান্নামের শাস্তি দেওয়া রাখবে বলুন আমার ভাইয়েরা এই জন্য বেঁচে থাকতে আমাদেরকে সেই হতে হবে মরার পরে সেই হওয়ার কোনো রাস্তা নাই আসলে কি মরার পরে কি ভালো হওয়া যাবে ভালো আগেই হতে হবে যদি আগে ভালো না হওয়া যায় মরার সময় সাই শুরু হবে আল্লাহ নবী বলছেন নেককারদের যখন যান করিস করা হবে قال سنرجيك في أمتك ولا نسوك আল্লাহ নবী বলেন গো যারা আমার হওয়ার সংশ্লিষ্ট উম্মত হবে উম্মতের যখন জানটা প্রবেশ করা হবে আল্লাহ হাবিব বলে মা তার সময় করে সন্তান দুধ করতে করতে যেমন করে ঘুমিয়ে যায় আমার উম্মতরা এমন করে ঘুমিয়ে যাবে আর যারা বক্তার হবে নবীকে যারা গালিগালাজ করবে আর বলবে দিয়ারি যে নৌর যা হয় এমনি হয় এইরকম ভাবে যারা আল্লাহ আল্লাহ নবীর দিকে যারা থাকবে না এদের মৃত্যুর সময় ওখানে থেকে বলছি আল্লাহ নবী বলেন গো একটা দুর্গন্ধযুক্ত সর আল্লাহকে রব মেনে আল্লাহ দেওয়া গুলোকে আমরা মেনে নিই এখনো যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না আজকে আপনি নিয়াত করে ফেলান পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহ জিকির আজগার করেন আল্লাহ নই করতে পারে একটা ক্লিয়ার বক্তব্য দিয়ে বলুন আল্লাহ মমিনের যে কথা ঠিক অনুরূপ কথা কেয়ামতের দিন শয়তান বলবে কেয়ামতের দিন শয়তান সত্য কথা বলবে আর বোখারি শরীফের ভিতরে হাদিসটা দুই জায়গায় আসছে হজরতে আবু থেকে বর্ণিত হাদিস শয়তান একটা দোয়া শিখিয়ে দিয়েছে এই দোয়া যদি কেউ পড়ে তাহলে শয়তান তার ধারে কাছেও যেতে পারবে না এখন আল্লাহ আকবার আল্লাহ কেমতের দিন যখন কেমন সংগঠিত হবে সেই মুহূর্তে আল্লাহ শৈতানকে আত্মপক্ষ সমর্থনের একটা স্বজন তিনি বলবেন শৈতান রে এই কেমতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ তোর আসামি বানাতে চায় ওরা তোর বিরুদ্ধে বিচার দায়ের করেছে তোর কি বলার মতো কোনো কিছু রয়েছে শয়তান বলবে وقال الشيطان لما قضى الأمر عند الله عذاكم وعد الله قل الله أكبر শয়তান বলবে ওরে ইবনে আদম শুনে রাখো ওরে ইবনে আদম শুনে রাখো তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যদি সেরাতুল মুস্তাকিম রাস্তা তাহলে জান্নাতে চলে যাবা আর যদি হিজবুল শয়তানের রাস্তা বক্ত রাস্তা নিই তাহলে জাহান্নামে চলে যাবা শয়তান বলবে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিল আমিও প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি হলো হক ওইটাই ছিল সত্য বলুন আল্লাহ আকবার শয়তান বলবে আমার ওয়াদা আল্লাহর ওয়াদা দুইটার মধ্যে আল্লাহ চাইছিল সঠিক এরপরে শয়তান বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি আল্লাহ পাক বলেন শয়তান বলবে আমার কোনো মুলকিয়া ছিল না সুলতানিয়া ছিল না আকাশ জমিনের মালিক ছিল আল্লাহ তোমাদের খাওয়ার ছিল আল্লাহ আমার কোন সুলতানি আছে না সব সুলতানিয়াতের মালিক ছিল আল্লাহ এবার শয়তান বলবে কেন আমার কথাই তোমরা ভুলেছিলাম শয়তান বলবে তোমরা আমাকে দোষারোপ করো না কেন না আমি তোমাদের আজকে কোনো উপকারে আনবো না তোমরা আমার কোনো উপকারে আনবে না মিশে মিশে আমাকে দোষারোপ করো না এই প্রমাণ রাখার বলবে যে আমি ওয়াদা করেছিলাম আল্লাহ ওয়াদা করেছিলাম আল্লাহ ওয়াদা হক ছিল আল্লাহ ওয়াদা সত্য ছিল আল্লাহ তা ভুলে কেন আমার কাছে তোমরা এসেছিলে আমার তো কোনো রাজত্ব ছিল না আমার কোন ক্ষমতাও ছিল না জোর করে আমি নাই দাওয়াত করছিলাম তোমরা দাওয়াত কবুল করেছ আর আমাকে গেলাইও না আমিও তোমাদের কিছু করতে পারবো না আর তোমরা আমার কোনো কিছু করতে পারবে না আর শুনে রাখো তোমাদের মতো বদমারিদেরকে আল্লাহ বড় শাস্তি দিবেন বলুন আল্লাহ আমার ভাইরা আমাদের দিন পাঠানার কোন রাস্তা থাকবে নাকি আমাদের দেশে এক মুসলমান আছে ওরা বলে আর আমাদের দেশের পীরেরা বলে উকিল হবে কে আমাদের দিন আর আমার পটুয়া গায় দুনিয়াতে তার পি নেই তার পি হলো সেটা আর কে আমাদের দিন তার পি থাকবে না তার পক্ষে সুপারিশ করার কেউ থাকবে না দুনিয়ার আদালতে বিচার চাইতে গেলে উকিল ধরতে হয় সাহেবের কাছে উকিল কথাগুলো বলে আসামি কথা বলতে পারে না ঠিক সেই রকম নাকি কেমতের দিনে ওই পীর ধরলে পীর নাকি উকালতি করে নেবে আচ্ছা এইরকম মারে হিন্দুরা আল্লাহ কোরআনে বলছে ওদেরকে জিজ্ঞাসা করে দেখো ওরা মূর্তির পূজা কেন করে আল্লাহ বলছেন ওরা বলবে যাতে করে কেয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করে হিন্দুরা মমরা যা মূর্তির পূজা করে না ভগবান মনে করে না মূর্তিকে স্রষ্টা মনে করে না এরা মনে করে কেমতের দিনে মূর্তিগুলো তাদের পক্ষে কথা বলে তাদের ভগবানের কাছ থেকে সঙ্গে স্বর্গে যাবে যদি কোনো মুসলমান পিড়ে সুপারিশ কেউ কারো দিনে জান্নাতে দেওয়ার নিয়াজ করে ওই নরদের মধ্যে আর এই পীর পুরানির মধ্যে চার পয়সারও পার্থক্য নাই কিয়ামতের দিনে কথা বলার কারো হুকুম থাকবে না পারমিশন থাকবে না যাকে আল্লাহ অনুমতি দিবেন সেই মাত্র কথা বলতে পারবে তোমার কোথাকার পীর কোথায় যাবে তারা তৈরি দেশকারী কি জানে يا أيها الذين آمنوا اتقوا الله مع الصادقين এই যে আল্লাহ বললে পীরের সাথে থাকো আল্লাহ বলছেন এই ইমানদার গণ তোমরা আমাকে ভয় করো আমানুত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো পুরোমা সরকি আর সত্যবাদীদের সঙ্গে থাকো সত্যবাদী কারা আল্লাহ দশটা গুণ দিয়ে বললেন এরা হলো সত্যবাদী যে পীর এই দলিল পেশ করে তাকে কি আপনি আল্লাহর অলি বলবেন না শয়তান বলবেন তাকে কি আল্লাহ অলি না শয়তান বলবেন যদি আপনি পীর পুজারিতে বিশ্বাস হন আপনি মোটটা কি হতে পারবেন না শয়তান এবার হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ তিনি হাদিস খানা বর্ণনা করছেন বুখারীর ভিতরে হাদিসটা দুই জায়গায় বর্ণিত হয়েছে عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال يعقيد الشيطان على على كذبة رأس أحدكم إذا إذا حول ثلاثا أقادم أقادم وضارب على كل كل عقبات مكناه عليها ليلة ليلة ليل طويل হজরত আবু হরাইরা বলেন যখন মানুষ ঘুমায় শয়তানকে প্রত্যেকটি মানুষের মাথার উপরে তিনটা গিরা মেরে দেয় কয়টা তিনটা গিরা দিয়ে দেয় আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটি গিরা দেওয়ার সময় বলে লাইলন তাবিলন যখন ফেরে যখন আপনার মসজিদ মসজিদে যখন ফজরের নামাজের আদান দিবে ওই যে তিনটা গিরা মেরেছে এই কারণে ওই শয়তান তার কানের ভিতরে বাবাইতে থাকবে লাইলুন তাবিলুন এখন রাত্রি অনেক লম্বা রয়েছে উঠিস না রে দেখ না যারা হাই সোসাইটির মানুষ যারা যারা হলো আপনার সোশ্যাল ম্যান এরা দাস দশটা আটটার আগে কখনো ঘুম থেকে উঠে না তুই কি সভ্য হবা না অভদ্র হবা শয়তান এইরকম করে দেখবেন বেনামাজিরা চোখটা একটু মেলায় আবার বসে আল্লাহর নাম জবার কারণে একটা বান্ধন তার মাথার উপর থেকে চলে যায় বলুন আলহামদুলিল্লাহ এরপরে বান্ধু যখন উজু করবে যখন অজু করবে নামাজের জন্য আল্লাহ হাবিব বলছেন অজু করবার কারণে তার দুই নম্বর গিরা ছুটে যায় যখন বান্দা সালাত পূর্ণ করলো নামাজ আদায় করলো তিনটা গিরে যখন চলে যায় আল্লাহ নবী বলছেন তাদের কর্মসূচি আবুয়া পাকে রহমত নিয়ে শুরু ঘুমোর করে উঠে তারা আল্লাহকে স্মরণ করলো অসু করলো নামাজ পড়লো এদের দিনের কর্মসূচি শুরু হয় আল্লাহ রহমতের মধ্য দিয়ে আর নবী বলছেন যারা এই তিনটা কাজ করলো না সাতটার সময় উঠলো মুখে একটা সিগারেট লাগালো বাথরুমে চলে গেল সন্ধ্যের মতো বাথরুম ক্লিয়ার করলো আর ফটুয়া মারলো পিড়ির পথায় টান না দিলে পায়খানা ক্লিয়ার হয় না আল্লাহর হবি বলছেন একদিন শুরু হয় তার মতো ফুল শয়তানের মতো গন্ধা এই শয়তান থেকে বাঁচার জন্য শয়তান একটা দোয়া শিখাচ্ছেন عن ابي هريره رضي الله عنه قال قال قال وقال لي رسول الله صلى الله عليه وسلم بهبادة الزكاة رمضان فعاتني آتي فجعله يعشو من من الطعام হযরত আবু হুরায়রা বলে রমজান মাসে যখন আপনার ফেতরা শুরু ফেতরার মাল তুললো আবু হুরাইরা বলেন জাকাতুল রামাজাত অর্থাৎ সাদাতুল ফিতরের মাল জমা করা হলো আল্লাহর নামে বললেন ও আবু হুরায়রা এই মালগুলো পাহারা দেওয়ার দায়িত্ব তোমারে দেওয়া হলো আমি তোমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাব ঠিক সেই মুহূর্তে এই লোকটা আমাকে বললো ভয়াবহ হরেরা আমি গরিব মানুষ আমি অসহায় মানুষ বাড়িতে আমার ছেলে মেয়েরা না খেয়ে আছে আরো হরেরা রে তুমি আমাকে নদীর কাছে নিয়ে যাও না আমি বলছি আর কখনো চুরি করো না এবার হজরত আবু হুরাইরা এই লোকটাকে ছেড়ে দিল সকালবেলা আল্লাহ নবী জিজ্ঞাসা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আরাইতু ইলা আকওয়াহু রাসা নবী বলেন ও আবু হুরাইরা তোমার সুর কোথায় গেল আবু হুরাইরা বলেন হুজুর গো রাত্রিবেলা এমন এমন করে যখন আসলো আমি ধরে ফেললাম লোকটা বলল সে অসহায় মানুষ গরিব মানুষ বাড়িতে না কি রয়েছে কান্না তারা খোদার দ্বারাই করছে আমার মায়া হলো তাই তরে ছেড়ে দিয়েছি আল্লাহ নবী বলে রে এই লোকটা আবার চুরি করতে রে নবী বলছেন আবু না তুমি ধরে ছেড়ে দিলা লোকটা আবার চুরি করতে পারবে বলেন পরের দিন রাত্রিবেলা লোকটা আবার চলে আসলো পূর্বের দিনের মতো যখন চুরি করতে আমি তার হাতটা ধরে ফেললাম বললাম চলো তোমাকে আমি আল্লাহ নবীর কাছে নিয়ে যাব লোকটা পূর্বের দিনের মতো আবার মনে বিনয় করে কান্নাকাটি করে বললো আবু হুরাইরা আমি গরিব মানুষ বাড়িতে কোনো খাবার নাই সে সন্তানগুলো আমার স্ত্রী খোলার দ্বারাই ছটপট করতেছে নবীর কাছে নিয়ে যেও না আমি কথা দিচ্ছি আর কখন আমি চুরি করব না ছেড়ে দিল পরদিন আল্লাহ নবী বলেন আবু হুরাইরা তোমার সুর কোথায় গেল আবু হুরাইরা বলেন হুজুর পূর্বের দিনের মতো লোকটা এমন এমন করে বলল আমি তাকে দয়া হলো আমি তাকে ছেড়ে দিলাম আল্লাহ নবী বলল আবু হুরাইরা এই লোকটা আজকে আবার চুরি করতে হবে দুই দিন চলে গেছে নবী বলছে আজকে আবার আসবে আবু হুরেরা আজকে খুব শাটসুট নিয়ে বসে আছে আজকে তুলে ধরব আবু হুরেরা বলেন আমি দুধ পেতে বসে থাকলাম লোকটা আবার পূর্বের মতো চুরি করতে চলে আসলো জাকাতুল ফেতরের গোলাপ যখন কোটনার ভিতরে ভর্তি লাগলো আমি তারে ফোন করে ধরে ফেললাম বললাম আজকে তোমার কোন রেহাই নাই চলো তোমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাও এবার শয়তান বলছে আবু হুরায়রার ওয়াকাল আইদা আরাইতা ইলা ফিরাশিকা ফাকরাউ ওয়াইতাল কুরসি বলেন আল্লাহু আকবার এর সুরে কোন আল্লাহু আকবার আবু হুরায়রাকে এবার শয়তান বলছে আবু হুরায়রা আমি তোমাকে এমন একটা দোয়া শিখাবো এই দোয়া যদি তুমি পাঠ করো তাহলে সারাত্রি শয়তান তোমার ধারে কাছাও যাবে না আবার যদি তুমি সকালে পড়ো সারাদিন শয়তান তোমার ধারে কাছাও যাবে না হজরত আবু হুরাইরা আল্লাহ দিনের রসুলের হাদিসের পাগল পিপাসু ছিলেন এবার বললো বলো কি শয়তান বলো রাত্রিবেলা স্বয়ংকালে আইতাল ব্যক্তি তেলাওয়াত এই ব্যক্তিটি সারা রাত্রি শয়তানের কাছ থেকে নিরাপদ থাকবে বলে আলহামদুলিল্লাহ শয়তান শিখিয়ে দিচ্ছে শয়তান শিখিয়ে দিচ্ছে যে ব্যক্তি রাত্রিবেলা যখন শুবে শুভার সময় আয়াতুল কুর্সি তেলাওয়াত করবে শয়তান থেকে সে নিরাপদ থাকবে বলুন আবার শয়তান বলছে যে ব্যক্তি সকালে একবার পড়বে সারাদিন শয়তান তার ধারে কাছেও যেতে পারবে না বলুন কথাটা শিকারকে কথা বলেন শিকারকে শয়তান